কেঁদে ওঠে সে কি যেন এক কান্না ছিল কি যেন এক আকাশ ছিল আকাশটা চুরি হয়ে গেছে হঠাৎ করে কেঁদে ওঠে সে কি জানো 빛나치로 이자노 닦아시로 아까시다 주모에 같이 라라라 라라라 라라라 যেন কি হয়ে গেছে আমার সারাটা আকাশ তারার মেলায় লাগছে না ভালো সুটায় আজ আমার মন ভালো কথা সব শেষ হয়ে গেছে বেশ তুমি করেছিলে লাগছে না ভালো উঠেছে কি যেন এক কান্না ছিল কি যেন এক আকাশ ছিল আকাশটা চুরি হয়ে গেছে হঠাৎ করে কেঁদে উঠেছে কি যেন এক কান্না